ওঠে কমে না প্রেম কমে না রে স্বপ্ন কাজ করে যে কথা প্রেমকে বাঁচাতে রাখিনি খাঁচাতে তাই কি দিল সে ফাঁকি জেনে মন না জেনে পুরেছে প্রেম আগুনে না জেনে প্রেম হায় দেখা দিল ঝড় হয়ে কেন আপন আজ গেল এত পর চোখে নামে জল কি করে থামে বল যতই সামলে রাখি প্রেমকে বাঁচাতে রাখিনি খাঁচাতে তাই কি দিল সে ফাঁকি না জেনে না জেনে উড়েছে প্রেম আগুন না জেনে